আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি অনেক দিন কোনো ভিডিও বানানো হয়নি আজকে অনেক দিন পরে একটা ভিডিও বানাচ্ছি আজকে একটা খুব ভালো মাইনিং সাইট আমি আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওতে একটা মাইনিং সাইট আপনাদের জন্য নিয়ে এসেছি এই মাইনিং সাইটটা নিয়ে আমি বেশ কয়েকদিন ধরে রিসার্চ করছিলাম রিসার্চ করার পরে আমার কাছে মনে হয়েছে প্রজেক্টটা খুব ভালো এবং ভবিষ্যতে হয়তো ভালো একটা প্রফিট এখান থেকে আমরা পেতে পারি তার কিছু কারণ রয়েছে কারণগুলো আপনারা যদি এই প্রজেক্টের হোয়াইট পেপারটা পড়ে ফেলেন একটু কষ্ট করে তাহলে আপনারা বুঝতে পারবেন এর মাইনিং সিস্টেম এবং টোটাল সাপ্লাই এগুলো খুবই কম রুরাল সাপ্লাইটা কম এই জন্যে এটা আমাদেরকে ভবিষ্যতে একটা ভালো প্রফিট দিতে পারে এবং কেউ কেউ বলছে যে এটা প্রায় ইথারিয়ামের সমান প্রাইস হতে পারে এবং এটা খুব তাড়াতাড়ি মার্কেটে লঞ্চ হবে আশা করা যাচ্ছে এই ডিসেম্বরের বাইশের বাইশ সালে ডিসেম্বরের মধ্যেই এটা মার্কেটে লঞ্চ হয়ে যাবে তাই খুব সময় কম লঞ্চ হওয়ার পরে হয়তো এটা মাইনিং বন্ধ করে দিবে এবং এটা থেকে আর তখন ফ্রিতে ইনকাম করা যাবে না তাই এখনই সময় আছে আপনারা এই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটা দেখে আমি ভিডিওতে এ টু জেড আপনাদের দেখিয়ে দেবো ভিডিওটা দেখে মাইনিং শুরু করে দিন আর সেই সাথে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনেক দেখতে পাচ্ছি আমি যারা দেখছেন ভিডিও কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করছেন না আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং অলে প্রেস করে দিবেন যাতে সমস্ত ভিডিও যেগুলো নতুন আপলোড হয় সেগুলোর নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যান যান এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় ভিডিওটা দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক এই মাইনিং সাইটটা হচ্ছে বিটিসিএস সাতোশি মাইনিং এটা বিটিসির মতোই একটা মাইনিং সাইট এবং এর ইন্টারফেসটা খুবই আকর্ষণীয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব না এটা পাওয়ার জন্য আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে কষ্ট করে চলে আসতে হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি আপনার মতামত জানাতে পারবেন প্রশ্ন করতে পারবেন এবং আমাদের অ্যাডমিনগণ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে সেই সাথে আমাদের টুইটার হ্যান্ডেল ফলো করতে পারেন এবং ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে অনলাইন আর্নিং রিলেটেড সেখানে আপনি চাইলে যুক্ত হয়ে থাকতে পারেন এগুলো সব কিছুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে আপনি ক্লিক যখন করবেন তখন আপনি এখন ডিসপ্লেতে আপনারা যেরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন একটা টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা টেলিগ্রাম চ্যানেল দেখতে পাবেন এবং একদম নিচে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন একটা পোস্ট দেখতে পাচ্ছেন এই পোস্টের মধ্যে একটা লিঙ্ক আছে এই লিঙ্কটাতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা চলে যাবেন আমরা যেখানে কাজ করব আপনাদের সামনে যদি এরকম ওপেন হয় আপনারা ক্রোম সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে একটু লোড হবে লোড করার পরে এখানে চলে এসছে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস এখানে আসার পরে রেজিস্টার অ্যান্ড স্টার্ট মাইনিং এই লেখাটাতে ক্লিক করে দিতে হবে যে রেজিস্টার অ্যান্ড স্টার্ট মাইনিং যে লেখাটা আছে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে আমাদের uh, এখন আমরা রেজিস্ট্রেশন করব। এইখানে uh, আপনাদের ইমেইলটা দিতে হবে প্রথম বক্সে প্রথম যে বক্সটা আসছে এখানে ইমেইলটা দিতে হবে আমি আমার ইমেইলটা দিয়ে দিচ্ছি খুব সতর্কতার সাথে ইমেল পূরণ করবেন কারণ ইমেলটা একটু পরে আপনারা দেখতে পাবেন খুব ভ্যালুয়েবল এবং এইসব মাইনিং অ্যাপসে আপনারা কোনো রকম কোনো ফ্রড করার চেষ্টা করবেন না লিগালি আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই কাজ করবেন আশা করছি যে কোনো সমস্যা হবে না ইমেল দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে চলে যেতে হবে আমরা যে ইমেলটা দিয়েছি সেই ইমেইলের ইনবক্সে কারণ সেখানে আমাদেরকে একটা কোড পাঠানো হয়েছে এই কোডটা আমরা সেখান থেকে কপি করে এনে এখানে যে বক্সটা আমাদের দিয়েছে এই বক্সটা এখানে জাস্ট পেস্ট করে এই নেক্সটে ক্লিক করে দিব তো আমি চলে যাচ্ছি আমার ইমেইল ইনবক্সে ইমেইলে আসার পরে আপনারা দেখতে পাবেন একদম উপরে আপনাদের নতুন একটা মেইল আছে সাতোশি নাম করে এই মেইলটা ওপেন করতে হবে যদি ইনকেস আপনি আপনার ইনবক্সে দেখতে না পান তাহলে আপনারা স্পাম ফোল্ডারটা চেক করবেন স্পাম ফোল্ডারের মধ্যে পেয়ে যাবেন আশা করছি সবাই নর্মালি ইনবক্সেই পাবেন এই মেইলটা দেখার পরে ক্লিক করবেন ক্লিক করলে ভেতরে দেখা যাবে একটা কোড আমাদেরকে দেওয়া হয়েছে এই কোডটা এখান থেকে আমাদেরকে কপি করতে হবে এই যে আমার কোডটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে ফিরে যাব আমাদের যেখানে আমরা রেজিস্ট্রেশন করছিলাম এখানে আসার পরে এই যে ঘরটা এই ঘরটাতে এই কোডটা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এখানে একটু নিচে নেক্সট বাটন আছে সেটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলেছে প্রথমে আমরা এখানে পাস একটা পাসওয়ার্ড দিব আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবেন আট দশ আট দশটা ওয়ার্ডের বা লেটার এগুলো মিলে আপার কেস লেটার মানে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর মিলে দেওয়ার চেষ্টা করবেন আর ঠিক উপরে যে পাসওয়ার্ডটা আপনি দিবেন সেরকম আরেকটা পাসওয়ার্ড এখানে নিচে দিতে হবে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি মানে উপরে যে পাসওয়ার্ডটা আপনি দিবেন ঠিক সেম পাসওয়ার্ডটা নিচে দিতে হবে কনফার্মেশনের জন্য আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দুটো ঘরেই তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি আট সংখ্যার একটা পাসওয়ার্ড আমি উপরে দিয়ে দিয়েছি এবং সেম পাসওয়ার্ডটা আমি নিচে দিয়ে দিয়েছি এবার এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে রেজিস্টারে ক্লিক করার পরে আপনারা এখান থেকে অ্যাপস ডাউনলোডের সিস্টেমটা পাবেন অ্যাপস ডাউনলোড এখানে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে আপনি এখান থেকে এপিকে ফাইল ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে আর চাইলে গুগল প্লে স্টোর থেকেই থেকেও ডাউনলোড করে নিতে পারেন তো আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করব তাই এই পাশের অপশনটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে এখানে ঠিক এরকম একটা অ্যাপস আপনারা দেখতে পাবেন যেটা এখান থেকে ইনস্টল করে নেবেন অ্যাপসটা ডাউনলোড হতে থাকবে একটু অপেক্ষা করতে হবে এখানে আমি যেখানে বসে ভিডিও করছি এখানে নেট একটু স্লো এই একটু সময় হয়তো লাগবে একটু অপেক্ষা করুন অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পরে এখানে যদি আপনার সিস্টেমে স্ক্যানিং নেওয়ার সিস্টেম থাকে তাহলে স্ক্যানিং হবে যাই হোক স্ক্যানিং যদি হয়ে যা হয়ে থাকে স্ক্যানিং হওয়ার পরে ক্লিক করবেন ওপেন বা যদি আপনি ডাইরেক্টলি ওপেন করতে পারেন এখান থেকে আমরা ওপেন করে নিয়েছি ওপেন করার পরে মাইনিং শুরু করার জন্য এখানে আমি জাস্ট মাইনিং দেখাচ্ছি এখানে আরও অনেক ইন্টারফেস আছে অনেক কিছু আছে আপনারা এগুলো দেখে নিতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন মাইনিং নামে একটা বাটন এটাতে ক্লিক করবেন একটু খেয়াল করুন মাইনিং করার জন্য আমাদেরকে মাস্ট কেওয়াইসি করতে হবে তবে এখানে কেওয়াইসি প্রসেসটা খুবই সিম্পল আপনার এখানে কোনো আইডি কার্ড সাবমিট করতে হবে না জাস্ট আইডি নাম্বারটা এখানে দিয়ে দিলে আর আপনার ফেস ভেরিফিকেশনটা করে নিলেই এখানে আপনি মাইনিং শুরু করতে পারবেন কিন্তু এই দুইটা কাজ না করলে মাইনিং শুরু করতে পারবেন না তো আমরা এখানে মাইনিংয়ে ক্লিক করি দেখা যাক কী হয় মাইনিংয়ে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে স্টার্ট মাইনিং একটা বাটন চলে এসছে স্টার্ট মাইনিং দেখুন এখানে যদি ক্লিক করি কি দেখা যাচ্ছে বলছে please log in and start mining অর্থাৎ আমাদেরকে এখন লগ ইন করতে হবে আমরা তার জন্য এই লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে এখানে আমরা যে ইমেইলটা দিয়েছিলাম লগ ইন করার সময় সেই ইমেইলটা দিব ইমেইল এবং পাসওয়ার্ডটা দেওয়ার পরে যেটা আমরা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলাম নিশ্চয়ই মনে মনে রেখেছেন অথবা কোথাও সেভ করে রেখেছেন সেই দুইটা জিনিস এখানে ফিল আপ করার পরে আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে ঠিক একই রকম ইন্টারফেস আসবে আমাদের সামনে আশা করছি আমাদের লগ ইন সাকসেসফুলি হয়ে গিয়েছে দেখা যাক লগ ইন হয়ে গিয়েছে লগ ইন হয়ে যাওয়ার পর আপনি যখন স্টার্ট মাইনিংয়ে ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে বলেছে the start to start mining you need to complete the real name authentication first অর্থাৎ এখান থেকে আপনার আসল নাম অথেন্টিকেশন এটা ভেরিফাই করতে হবে এখানে আমরা ভেরিফাইতে ক্লিক করে দিব ভেরিফাইতে ক্লিক করার পরে প্রথম যে ঘরটা আসবে এক একেবারে উপরে এখানে আপনার নাম দেন নিচে আপনার আইডি নাম্বার অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা নাম্বার আপনার এখানে দিতে হবে তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে নাম আর আইডি কার্ড নাম্বার অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিয়েছি আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের নাম্বারও এখানে দিতে পারেন দেওয়া হয়ে গেলে এখানে যে স্টার্ট ফেস ভেরিফিকেশন এই যে কথাটা আছে যে বাটনটা আছে এইটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফেস ভেরিফিকেশান করতে হবে তো আমি আমার ফেস ভেরিফিকেশানটা এখান থেকে করে নিব তারপরে আমি বাকি স্টেপগুলো দেখাবো আপনারা ফেস ভেরিফিকেশান করে নেবেন ফেস ভেরিফিকেশান করার সময় খেয়াল রাখবেন আপনার মুখটা যেন একটা সার্কেল আপনাকে দেখাবে আপনার ফ্রন্ট ক্যামেরা ওপেন হবে এবং একটা সার্কেল দেখাবে আপনার মুখটা যেন সার্কেলের মধ্যে থাকে সম্পূর্ণটা এবং যখন বলবে যে রাইটে আপনাকে মাথাটা ঘোরাতে তখন রাইটে ঘোরাবেন যখন বলবে লেফটে ঘোরাতে লেফটে ঘোরাবেন যখন বলবে নিচু করতে তখন নিচু করবেন এখানে দেখবেন একটা ইমোজি আসবে এবং সেটা দেখিয়ে দিবে এখন আপনার কি করতে হবে এবং সাথে সাথে বলেও দিবে সেরকমভাবে আপনি ফেস ভেরিফিকেশনটা করে নেবেন আমি ফেস ভেরিফিকেশনটা করে তারপরে নেক্সট স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি ফেস ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখবেন আপনাকে যখন আপনার ফেস ভেরিফিকেশান হয়ে যাবে তখন ঠিক এই রকম যেরকম আমার স্ক্রিনে এখন দেখাচ্ছে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আমরা জাস্ট জাস্ট সাবমিট করবো এবং অপেক্ষা করব কি রেজাল্ট আসে সাবমিটে ক্লিক করে দেবো দেওয়ার দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দিব এখানে প্রসেসিং দেখাচ্ছে দেখা যাক এটা সাকসেসফুলি সাবমিট হয় কি না একটু এখানে অপেক্ষা করতে হবে প্রসেসিংটা একটু সময় নেয় এখানে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন আপনার যখন ফেস ভেরিফাইটা হয়ে যাবে তখন ঠিক এই রকম ইন্টারফেস আপনার সামনে দেখাবে এর মানে হচ্ছে আপনি এখন মাইনিং ওপেন করতে পারবেন অর্থাৎ আপনার ভেরিফিকেশন হয়ে গেছে কিভাবে বুঝবেন ভেরিফিকেশন হয়ে গেছে তার জন্য এখানে দেখবেন ভেরিফাইড একটা কথা লেখা আছে কিন্তু কতটা স্পষ্ট না এখানে ভেরিফাইড লেখা থাকবে এই ভেরিফাইড লেখা আসলেই ধরে নেবেন যে আপনার ভেরিফিকেশন হয়ে গেছে ভেরিফিকেশন হয়ে গেলে আমরা এখান থেকে জাস্ট ব্যাক করব ব্যাক করার পরে এবার আমরা স্টার্ট মাইনিংয়ে ক্লিক করলে আমাদের মাইনিংটা শুরু হয়ে যাবে এখানে একটা জিনিস খেয়াল করুন আপনি আপনার রেফারেল যদি বাড়াতে পারেন আপনার মাইনিং স্পিড বাড়বে মাইনিং হ্যাশ পাবেন সেটার জন্যে আপনার মাইনিং স্পিড বাড়বে এবং এখানে আপনার মাইনিংটা চলছে দেখা যাচ্ছে আমাদের মাইনিংটা শুরু হয়ে গেছে এই যে এই জায়গাতে শুরু হয়ে গেছে এইখানে আপনার ব্যালেন্সটা যোগ হবে এই জায়গাতে একটু খেয়াল করুন এই জায়গাটায় কি লিখেছে পার্টিসিপেটেড ইন জিরো ব্লকস প্রত্যেক দিন অন্তত একবার এখানে ঢুকবেন এখানে আপনি দেড়শোর মতো ব্লক আমি এই মুহূর্তে একজ্যাক্ট মনে করতে পারছি না দেড়শোর মতো ব্লকে আপনার মাইনিং হবে এই দেড়শো ব্লক যখন ফিল আপ হয়ে যাবে এই যে জিরো যে লেখাটা এখানে আছে এখানে ওয়ান টু ব্লক কিছুক্ষণ পরপর আপনারা ঢুকলে দেখতে পারবেন ওয়ান টু ব্লক এখানে দেখাচ্ছে এবং নিচে এই জায়গাটাতে আপনাদের যে মাইনিং ব্যালেন্স এখানে মাইনিং ব্যালেন্সটা এখানে দেখাবে তো এই একশো ব্লক যদি আপনার এখানে হয়ে যায় এবং তারপরে যদি আপনি ক্লেম না করেন আপনার মাইনিং ব্যালেন্সটা তাহলে এটা অটোমেটিক্যালি বার্ন হয়ে যাবে এই যে এখানে রিসিভ বিটিসি এই লেখাটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখন ব্ল্যাক আছে এই লেখাটা ঠিক এই ধরনের একটা রং হয়ে যাবে রিসিভ বেনিফিট uh, এখানে যে লেখাটা আছে ওই ওই ধরনের একটা কালার হয়ে যাবে তখন আপনি এখানে ক্লিক করলে আপনার এই মাইনিং ব্যালেন্সটা আপনার এই জায়গায় মেইন ব্যালেন্সে যোগ হয়ে যাবে তখন ঠিক যদি আপনি একশো পঞ্চাশ ব্লাক কমপ্লিট হওয়ার পরে মানে কমপ্লিট হওয়া পর্যন্ত না করতে পারেন এখান থেকে রিসিভ তাহলে একশো পঞ্চাশ ব্লক যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার মাইনিং ব্যালেন্সটা কিন্তু আবার জিরো জিরো হয়ে যাবে নতুন করে আপনাকে শুরু করতে হবে তাই এখানে প্রত্যেক দিন অন্তত একবার বারো ঘন্টা বারো তেরো ঘন্টার মধ্যে একবার এখানে ঢোকার চেষ্টা করবেন এবং মাইনিংটা এখান থেকে রিসিভ করবেন এখানে দুই তিনবার মাইনিং শুরু করতে হয় না এই যে একবার আমরা শুরু করে দিলাম এটাতেই চলতে থাকবে এবং এখান থেকে জাস্ট রিসিভ করতে হবে নির্দিষ্ট সময় মতো তো কাজ শুরু করুন এবং কাজ করতে থাকুন পরবর্তী আপডেট আপনাদেরকে আমি যথাসময়ে জানিয়ে দেব এবং যদি কাজ করতে আপনাদের এরপরও কোনো অসুবিধা থাকে ভিডিও ভালো করে দেখার পরেও যদি কোনো অসুবিধা থাকে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করতে পারেন আমাদের অ্যাডমিনরা সময় সময় মতো সময় করে সময় পেলে আপনাদের প্রশ্নের উত্তর দেবে এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবে তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন